আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই টিএন তহিদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকে আমি এ ভিডিওতে দেখাবো যে কিভাবে প্রপার ওয়েতে সঠিক নিয়ম পদ্ধতি আপনি পালন করে ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিও থেকে ইনকাম করা যায় অ্যান্ড এই কিভাবে ইনকাম করবেন এবং আপনার পেজে কী শর্তগুলো থাকা দরকার সেগুলো আমি এর আগের ভিডিওতে বলেছি যারা ওই ভিডিওটি দেখে নেননি ভিডিওর ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন সবাই ভিডিওটি দেখে নেবেন অথবা আই ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন যারা দেখে নেননি তাদের জন্য বলছি তো আজকের ভিডিওতে আমি আবার বলতেছি কিভাবে প্রপার ওয়েতে সঠিক নিয়ম পদ্ধতি পালন করে আপনি একটা ভিডিও ফেসবুক পেজে পাবলিশ করবেন এবং অনেকে ভাবতে পারেন যে ভিডিও তো সবাই পাবলিশ করতে পারে বাট ওইভাবে আপনি যেভাবে করতেছেন সেভাবে নয় কারণ ফেসবুক থেকে ইনকাম বা ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য ফেসবুকই একটা ওয়েবসাইট নিয়ে আসছে বা একটা ক্রিয়েটর্স যে নামের একটা সাইট নিয়ে আসছে সেখান থেকে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে অ্যান্ড কীভাবে আপলোড করতে হবে আমি আবার বলতেছি আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সবাই যারা ইউজ করেন অফিসিয়াল অ্যাপস এটা তো এটা ইউজ করলে হবে না আপনাকে ক্রোম বাজার থেকে ফেসবুক ফর ক্রিয়েটর্স নামে যে সেটটি আছে সেখান থেকে আপলোড করতে হবে অ্যান্ড সেখানে আপনি ইউটিউবের মতো একটা থামবেল সেট করতে পারবেন ট্যাগ ডিসক্রিপশন টাইটেল এগুলো দিতে পারবেন আপনি তো কীভাবে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটিতে আমি বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে একটা কথা বলে নিই আমার সামনের যে টিউটোরিয়াল বা সামনের যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে কিভাবে আপনি ফেসবুক পেজে আপলোড করবেন প্রপার ওয়েতে কোনো প্রবলেম হবে না এবং আপনি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তো আমার সেই ভিডিওটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল ক্লিক করতে হবে তো আমি ওই ভিডিওটি নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে আমাকে অনেকেই রিকোয়েস্ট করে অনেকেই কমেন্ট করে যে ভাই আমি তো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুক পেজে আপলোড করি অ্যান্ড অনেকে বল এটাও বলছে যে আমার ফেসবুক পেজটা ডিজেবল হয়ে গেছে তো আমি ওনাকে যখন যারা এই ধরনের কমেন্ট করে তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করছেন ও বলছে হ্যাঁ তো বুঝতে পারতেছেন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে যখন আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন তখন আপনার ফেসবুক পেজটা এবং আইডি সহ দুইটা ডিজেবল করে দিবে তো আমি এমন একটা প্রপার হয়তো আপনাদেরকে এমন একটা জিনিস এমন একটা টিপস শিখাই দেবো যে টিপসের মাধ্যমে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুক পেজে আপলোড করতে পারবেন তো আমার ওই ভিডিওটি পাওয়ার জন্য আমার ওই ভিডিওটি ইনশাল্লাহ আগামীকাল বাহির পরের দিন নিয়ে আসবো অতি সকাল অ্যান্ড যারা ওই ভিডিওটি পেতে চান ওই ভিডিওটি অতি সকাল পাওয়ার জন্য আমার এই ভিডিওতে একশোটা কমেন্ট এবং তিনশোটা লাইক যদি পূর্ণ হয় যেদিনই পূর্ণ হবে ওই দিনে আমি ভিডিওটা নিয়ে আসবো সো অতএব যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এবং আপনার পছন্দের অপছন্দের একটা কমেন্ট করে দেন এবং যত সকাল একশোটা কমেন্ট এবং তিনশোটা লাইক পূর্ণ হবে তখনই আমি ভিডিওটা নিয়ে আসবো সো চলুন শুরু করি আজকের ভিডিও ধরুন এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে গুগল ক্রোম যে বাজারটা আছে আপনাকে সেটা অপেন করতে হবে তো আপনি গুগল ক্রোমটা অপেন করবেন অপেন করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে যে সার্চ বক্সটা আছে তো সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ফেসবুক ফর ক্রিয়েটর্স আপনারা দেখতে পারছেন আমি লিখেছি তো জাস্ট এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে আপনাদের মাঝে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ফেসবুক ফর ক্রিয়েটর্স নামের যে প্রথম সাইটটা সেখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে এখন এরকম একটা অপশন বা এরকম একটা সাইড নিয়ে আসবে তো এটা একটু লোড নিবে আপনাকে লোড নেওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন কারণ এটা হচ্ছে সম্পূর্ণ কম্পিউটারের কাজ তো আমি আজকে মোবাইল দিয়ে দেখাতেছি অবশ্যই একটু ধৈর্য ধরে কাজটা করবেন এবং আপনি নিজেও ভিডিওটা আপলোড করতে একটু ধৈর্য ধরে করবেন রিকোয়েস্ট থাকবে এটা অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ না দেখে যদি কাজ করতে চান তাহলে প্রবলেমে পড়তে পারেন এখন আপনাকে যেটা করতে হবে যখন এই জায়গায় আসবেন আসার পরে একটু জুম করবেন এখানে আপলোড নামের একটা অপশন আছে অ্যান্ড আপনাকে একটা জিনিস আপনি এখানে দেখবেন যে এখানে <coughs> আপনার পেজগুলো শো করবে যতগুলো পেজ আছে তো যে পেজে আপনি আপলোড করতে চান সেটাও সিলেক্ট করে দিতে পারেন যাই হোক দেখে এরকম একটা পেজ আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে আপলোড নামের যে অপশনটা আছে সেই আপলোড বাটনে আপনাকে ক্লিক করতে হবে আপলোড বাটনে ক্লিক করার পরে তো আপনার এখানে আপলোড বাটনে ক্লিক করার পরে তিনটে অপশান আসবে সেখান থেকে এখানে লেখা থাকবে মাল্টিপ্লে ভিডিও তারপর হচ্ছে পোস্ট ভিডিও অ্যাক্সেস পেজ তো এখান থেকে আপনি সিঙ্গেল ভিডিও নামের যে অপশনটা আছে আপনাকে সেটাতে ক্লিক করতে হবে তো সিঙ্গেল ভিডিওতে ক্লিক করার পরে আপনার সামনে যেটা অপশন আসবে সেটা হচ্ছে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপলোড করে দিবেন তো এখান থেকে আমি এই ভিডিওটি আপলোড করব তো আপনাকে যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটা সিলেক্ট করলে হবে শুধু তো সিলেক্ট করার পরে আপনার মাঝে একটা অপশন আসবে সেটা হচ্ছে আপনার এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে শো করবে তো এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করে দিবেন যে পেজে আপলোড করতে চাচ্ছেন তো আমি এখান থেকে টিএন তহিদ নামের যে পেজটা আছে সেই পেজ আমি আপলোড করব তো টিএন তহিদ পেজটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন টাইটেল নামের একটা অপশন আছে ডিসক্রিপশন একটা অপশন আছে তারপরে এখানে কিছু আরও কিছু অপশন আছে এবং এখানে ট্যাগ নামের একটা অপশন আছে আমি দেখাইতেছি এই যে ট্যাগ নামের একটা অপশন আছে তো এবং এই জায়গায় দেখ লক্ষ্য করবেন এখানে ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশান আছে তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানে টাইটেলের যে অপশনটা সেটাতে হচ্ছে আপনি যেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন পাল্টা কিছু দিবেন না আপনি ভিডিও আপলোড করছেন ফেসবুক পেজ রিলেটেড কিন্তু দিয়ে দিয়েছেন ইউটিউব রিলেটেড তাহলে কখনোই হবে না অথবা আপনি একটা মুভি আপলোড করছেন একটা সামান্য কিন্তু এটাকে এমন একটা টাইটেল দিয়েছেন এমন ভাবে লিখছিলেন তো সেটা ক্লিক করার পরেও দেখতেছে আসলে সেই ধরনের না তো ওই ধরনের কোনো হ্যারাসমেন্ট জাতীয় কোনো টাইটেল দিবেন না আসলে যেই ভিডিওটা আপনি যেই ধরনের ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড একটা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিবেন তাহলে আপনার পেজটা প্রপারিত থাকবে কিন্তু ঠিক আছে আপনি খুব কঠিনভাবে কষ্ট করে একটা ভিডিও ক্রিয়েট করছেন কিন্তু আপলোড করার পরে আপনি থামবিল দিয়েছেন এক ধরনের ট্যাগ দিয়েছেন এক ধরনের টাইটেল দিয়েছেন আরেক ধরনের তাহলে এটা প্রবলেম হবে আপনার আইডির জন্য সো বি কেয়ারফুল তো এখানে আমি একটা মুভির সামান্য একটা ক্লিপ আপলোড করেছিলাম তো এখানে আমি টাইটেল মুভি দিয়ে দিয়েছিলাম অ্যান্ড এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনি তো দেখতে পাচ্ছেন এখানে দেখছিলাম আমি best amazing movie by TN Tohid আর ডিসক্রিপশন বক্সও আপনি একটা জিনিস লক্ষ্য করবেন টাইটেলে আপনি যেটা দিবেন সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে কপি করে দিয়ে দিবেন এটা জিনিস একটা খেয়াল করবেন অ্যান্ড ট্যাগের মধ্যেও পারলে এটা দিয়ে দিবেন তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য একটু হলেও কার্যকরী হবে অ্যান্ড টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এই তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য আপনি কিভাবে এগুলা প্রপার ওয়েতে সিলেক্ট করতে পারবেন অ্যান্ড কীভাবে বাইর করে এগুলো দিবেন এটা ধরুন আমি একটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে তো চ্যানেলের সাথে থাকলে আশা করি আপনি আমার চ্যানেল থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন রিকোয়েস্ট থাকবে এটা যাই হোক তো অনেক কথাই বলে ফেলছি একটা টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ এই তিনটার মধ্যে আপনি লেখাটা দিয়ে দেবেন মানে টাইটেলে যে জিনিসটা দিবেন সেটা আপনি ডিসক্রিপশন বক্সও দিয়ে দিবেন এবং সেটা ট্যাগের মধ্যেও দিয়ে দিবেন তো দেখেন আমি সেমভাবেও এখানে যেটা দিছি এবং এখানেও আরও কিছু অ্যাড করে দিয়েছি ওটার সাথে ওকে তো ওকে তারপরে এখানে দেখবেন লক্ষ্য করলে ট্যাগ বাটন নামের একটা অপশন আছে তো আপনাকে সেই ট্যাগ বাটনে ক্লিক করতে হবে তো ট্যাগ বাটনে ক্লিক করার পরে আপনার মাঝে একটা অপশন চলে আসবে মানে ট্যাগ আপনি চাইলেও করতে পারেন না চাইলেও করতে পারেন বাট আমি রিকোয়েস্ট থাকবে ট্যাগ করার জন্য ট্যাগ করলে আপনার ভিডিওটা একটু ভাইরাল হয় তবে বেশি ট্যাগ করবেন না অন্তত পাঁচ থেকে দশটা এতটুকুর মধ্যে করবেন পাঁচ দশটা করলে হবে ট্যাগ বেশি করা লাগবে না তো ট্যাগ বাটনে ক্লিক করার পরে আপনাকে যেই পেজে বা যেই গ্রুপে আপনি ট্যাগ করতে চাচ্ছেন সেই গ্রুপটার নাম লিখে সার্চ করেন বা এ বি একটা লিখে সার্চ করলে দেখবেন যে এরকম আমি এ লিখছিলাম এ লেখার পরে এখানে দেখবেন যে লানো ডিজাইন পাইজলেমি অলওয়েজ আরও অনেকগুলো শো করে তো আমি এখান থেকে পালে পাজলামি অলওয়েজ সিলেক্ট করে দিলাম এবং টি লিখে সার্চ করছি দেখেন এখানে আরও অনেকগুলো গ্রুপ শো করছে তো এখান থেকে আপনি একটা গ্রুপ সিলেক্ট করে দিতে পারেন অ্যান্ড ভি লিখে সার্চ করে দেখেন এখানে ফ্রিলেন্সার বাংলাদেশ বার্তা বাজার এ আরও অনেক আছে এখান থেকে অনেক বড় বড় গ্রুপগুলো আছে যেগুলোতে আপনারা এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো এগুলো সিলেক্ট করতে হবে এভাবে আমি কয়েকটা গ্রুপ সিলেক্ট করে দিছি দেখেন এখানে আপনি যদি লক্ষ্য করেন টিএন তহিদ ইউটিউব চ্যানেল এবং লাইভ স্পোর্টস গ্রুপ ফাজলামি অলওয়েজ প্রিয় বাংলাদেশ নিউজ বাংলাদেশ এ ধরনের কিছু গ্রুপে আপনাকে ট্যাগ করতে হবে এবং ফেজে ট্যাগ করতে হবে ওকে এখানে দেখবেন যে আরও একটা অপশন আছে সেই অপশনটা হচ্ছে এটা তো আপনাকে এই অপশানে একটা ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে কী আছে আমি বলতেছি আপনাদেরকে এই অপশনটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ অপশন তো এই এখানে হচ্ছে নিউজ প্লে ট্রেন্ডিংয়ের যে অপশনটা সেটা হচ্ছে আপনার ভিডিওটা কোন রিলেটেড সেই রিলেটেড একটা ট্যাগ আপনাকে সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে এখানে আমি এন্টারটেইনমেন্ট মানে আমারটা যেহেতু মুভি তো এন্টারটেনমেন্টে মুভিটা থাকে তো এন্টারটেইনমেন্ট ক্লিক করলাম তারপরে এখান থেকে মুভিটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে action movie animated movie animal movie Bollywood movie আপনার যে রিলেটেড সেই রিলেটেড এগুলো সবগুলো সিলেক্ট করে দিলাম যেহেতু আমারটা এগুলো এই ধরনের মুভি ধরুন আমি দেখতেছেন এগুলো আমি সিলেক্ট করে দিয়েছিলাম তো সিলেক্ট করার পর আপনাকে এখন যেটা করতে হবে আপনার বয়সটা সিলেক্ট করতে পারেন যে এই ভিডিওটা আপনি কত থেকে কত বছরের মধ্যে মানুষদের মধ্যে পৌঁছাতে চান এবং এটাকে ছেলে না মেয়ে সেটার মাধ্যমে সেটা কিন্তু ওরা দিয়ে দিয়েছে এখানে আপনি চাইলে শুধু ম্যান ওমেন অথবা শুধু মেনের মধ্যে এটা পাঠাতে পারেন তো আমি অলটা দিয়ে দিছি এবং এটা আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া আপনি এরকম কান্ট্রি সিলেক্ট করতে পারেন শুধুমাত্র এই কান্ট্রির মধ্যে এটা যাবে বা এই ভিডিওটা পৌঁছাবে শুধুমাত্র এই দুইটা কান্ট্রি বা এই ধরনের কান্ট্রির মধ্যে তো আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া দিয়ে দিয়েছি এই দুই কান্ট্রির মানুষ দেখবে ভিডিওটা তো আমি দিয়ে দেওয়ার পরে আপনাকে তারপরে জিনিসটা করতে হবে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে দিতে হবে সেভ করার পরে আপনাকে এখন যেটা করতে হবে তারপরে অপশন যেটা সেটা হচ্ছে এই অপশনটা এই অপশনটাতে আপনি ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান তাহলে অথবা অন্য কোনো প্রোডাক্ট অথবা অন্য কোনো পোস্ট যদি আপনি এটার মাধ্যমে বুস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করে দেবেন যেমন আমি Walton Primo GM three plus নামের একটা মোবাইল আছে টু জিবি র্যামের চার হাজার এমএস ব্যাটারি এটা ফোনটা বিক্রি করবো তো এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এই ভিডিওটার সাথে টাইটেলের সাথে এটা দেখবে তো এটা কোথায় থাকবে কীভাবে থাকবে সেটা আমি বলতেছি আপনাদেরকে সিলেক্ট করে দেওয়ার পরে তারপর আপনাকে যেটা করতে হবে যে ট্যাগ বাটনটা আছে আপনাকে ট্যাগ বাটনে ক্লিক করতে হবে তো ট্যাগ বাটনে ক্লিক করার পরে অথবা ট্যাগ বাটনে যে খালি অপশনটা আছে সেই খালি অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো ট্যাগ অর্জনে ট্যাগের মধ্যে আসলে কী দিবেন আপনি আসলে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সে রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন কিছু কিছু ট্যাগ এটা হচ্ছে একটা মুভি রিলেটেড তো আমি এখানে Bangla movie Hindi movie English movie all Bangla movie Bangladesh India এই ধরনের লিখে দিয়ে দিলাম কারণ এগুলা হচ্ছে কি ট্যাগটা হচ্ছে এমন একটা ট্যাগ যেটা হচ্ছে কেউ যদি এগুলা লিখে সার্চ করে যেমন আমি এখানে English movie Hindi movie Bangla movie এগুলো দিলাম তো এটা লিখে যদি কি আমার ফেসবুকে সার্চ করে আমার ভিডিওটা কিন্তু তাদের সামনে চলে আসবে ওইভাবে কাজ করলে আর কি তো আপনি এমন কিছু কিওয়ার্ড বা এমন কিছু ট্যাগ দিয়ে দিবেন যেগুলো লিখে মানুষ সার্চ করে আশা করি বুঝতে পেরেছেন তো এই ধরনের কিওয়ার্ড আমি দিয়ে দিছি বা ট্যাগুলো দিয়ে দিছি আশা করি বুঝতে পারছেন আসলে ট্যাগ কী ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেটা মানুষ সার্চ করে যেটা লিখে মানুষ সার্চ করে এবং সার্চ করার পর আপনার ভিডিওটা পাই ওকে তো আমি রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিছি ট্যাগ দিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে থামমেল সিলেক্ট করতে হবে এখান থেকে দেখবেন যে তো আপনি এখানে যখন ট্যাগ দিয়ে দিবেন ট্যাগ দিয়ে দেওয়ার পরে ট্যাগের পাশে দেখবেন থামমেল নামের একটা অপশন আছে তো আপনি এখানে একটা থামমেল সেট করতে হবে আপনার যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর একটা রিলেটেড একটা থামমেল ক্রিয়েট করে আপনাকে এখানে আপলোড করতে হবে তো থামমেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চাইলে আপনি ভিডিও থেকে একটা থামমেল সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে অথবা এখান থেকে যে অ্যাড ইমেজ নামের একটা অপশন আছে সেই অ্যাড ইমেজে ক্লিক করে কিন্তু আপনি একটা থামমেল অ্যাড করে দিতে পারেন তো আমি অ্যাড ইমেজে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আপনি সাইলে যে কোনো একটা ইমেজ দেখতে পারছেন এখান থেকে আপলোড করে দিতে পারবেন এখান থেকে যেটাই আপনি ক্লিক করবেন বা এখান থেকে যেটাই আপনি থামমেল হিসাবে সেট করবেন সেটাই কিন্তু ভিডিওর একদম শুরুতে বা প্রথমে দেখাবে কেউ যদি ভিডিওটা স্ক্রল ডাউন করেই শুরুতে ওর সামনে পড়ে এমন একটা থামমেল দিয়ে দিবেন যাতে ও ক্লিক করে ওই রিলেটেড ভিডিওটা পেয়ে যায় তো এই ধরনের একটা থামমেল দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিচ্ছি আমি আমি আমার এখান থেকে দিতেছি এখানে যখন ক্লিক করবেন এই যে টিকশনে দিয়ে দিছি এখান থেকে ক্লিক করে ক্লিক করলে কিন্তু অলরেডি হয়ে যাবে এবং তারপর দেখবেন যে নাম্বার টু আছে পাবলিশিং অপশন তো পাবলিশিং অপশন আপনাকে যেটা করতে হবে এবং ওরা যেই রিকোয়ারমেন্টগুলো বলছে যেমন ইউরি ব্যাফোর ইউর পাবলিশ এখন আমার পাবলিশটা বাকি আছে আর সবগুলো কিন্তু বেরিয়ে পায় যেমন তিন মিনিট লং হতে হবে ভিডিওটা এবং ভিডিও ডিসক্রিপশন দিতে হবে একটা এবং ভিডিওতে একটা ট্যাগ ইউজ করতে হবে এবং ভিডিওটা একদম ফুল এসডি হতে হবে বা এসডি হতে হবে এসডি কোয়ালিটি হতে হবে তো এগুলো যদি আপনার ফুলফিল হয়ে যায় তাহলে আপনার ভিডিওটা ফেসবুক পেজে সম্পূর্ণ ইনকামের জন্য যোগ্য হয়ে যাবে এগুলো সবগুলো থাকতে হবে আপনার ভিডিওটার মধ্যে এবং আরেকটা কথা বলতে চাই ভিডিওটা একদম ইউনিক হতে হবে যেমন এই ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে যাতে না থাকে এই ধরনের ভিডিও আপলোড করতে হবে দেন আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আবার বলতেছি সামনের ভিডিওটা নিয়ে আসবো আমি সামনে যে ভিডিওটা আপলোড করতেছি বা সামনের যে ভিডিওটা আমি ইউটিউব চ্যানেল নিয়ে আসবো সেটা হচ্ছে কীভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন সেই ভিডিওটা নিয়ে আসবো তো ওই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক আপনাকে এখন আমার মোটামুটি সবগুলো ফুলফিল হয়ে গেছে যেমন ভিডিওটা তিন মিনিটের বেশি লং ভিডিওতে একটা ডিসক্রিপশন ব্যবহার করছি আমরা এই ভিডিওতে দেখতেছেন যারা দেখছেন তারাই বুঝছেন ভিডিওতে ডিসক্রিপশনটা অ্যাড করছি এবং একটা ট্যাগ কিছু ট্যাগ ইউজ করছিলাম এবং ভিডিওটা আমার ফুল এসডি এই কারণে সবগুলো ভেরিফাইড দেখা দিয়েছে এবং শুধুমাত্র বাপ ভিডিওটা পাবলিশ করলেই সব কিছু ফুলফিল হয়ে যাবে যখন আমি এখানে আসবো আসার পরে এখানে দেখবেন যে কিছু অপশন পাবলিশ প্রিমিয়ার শিডিউল তো আপনি শিডিউল করতে পারেন এবং এটা প্রিমিয়ারও করতে পারেন এবং এটা আপনি নিউজ পেডে দেখাতে চান শুধু নাকি এগুলোতে দেখাতে চান তো এটা এবং আপনি যদি ভিডিওটা আরও অন্য পেজে আপলোড করতে চান সেখান থেকে পেজটাও সিলেক্ট করে দিতে পারেন পেজ এবং যেটা করতে হবে এখান থেকে একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারেন তো এগুলো এখান থেকে সারি কিন্তু আপনি একটা প্লে লিস্ট অ্যাড করতে পারেন একদম হুবহুব ইউটিউবের মতো দেখতেছেন ইউটিউবে এরকম প্লে লিস্ট থাকে প্লে লিস্ট আপনি অ্যাড করতে পারেন তো এখান থেকে আপনি যদি অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করেন এবং এখান থেকে যদি আপনি প্লে লিস্ট ক্রিয়েট করা না থাকে ক্রিয়েট নিউ প্লে লিস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্লে লিস্টটা যেই রিলেটেড করতে চাচ্ছেন সেই রিলেটেড একটা টাইটেল দেবেন টাইটেলটা একদম পঞ্চাশ ওয়ার্ডের হতে হবে পঞ্চাশ ওয়ার্ডের নিচে এক ওয়ার্ডও যদি কম হয় বা এক ওয়ার্ডও যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন না তো এই পঞ্চাশ ওয়ার্ডের মধ্যেই আপনাকে টাইটেলটা শেষ করতে হবে এবং সেই রিলেটেড একটা ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্স দিয়ে দিবেন যেখানে বিস্তারিত বলা থাকবে আপনার এই প্লেলিস্টের মধ্যে এই ধরনের ভিডিও আছে এই ধরনের ভিডিও পাবেন প্লেলিস্টে লিস্টটা হচ্ছে এমন ধরনের যেরকম আমরা ফেসবুক গ্রুপে ঢুকলে অনেক মেম্বারদের পাই এবং সবার সাথে হাসিখুশি কথা বলতে পারি তো প্লেলিস্টে হচ্ছে ওই ধরনের আপনার একটা প্লেলিস্টে ক্লিক করলে ওই ধরনের ভিডিওগুলি আপনি প্লেলিস্টে পেয়ে যাবেন এবং আপনি এই প্লেলিস্টে একটা থামমেল অ্যাড করতে পারেন এখানে যে থামমেল বা একটা কভার ফটো অ্যাড করতে পারেন প্লুট ইমেজে ক্লিক করলাম ক্লিক ক্লিক করে এখান থেকে একটা ইমেজ দিয়ে দিয়ে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করে দেব তো প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি জাস্ট এখান থেকে যে পাবলিশ নাও যে বাটনটা আছে সেই বাটনটাতে ক্লিক করে দিব পাবলিশ নাও বাটনে ক্লিক করে দিলে আপনার কাজ হয়ে যাবে তো এখন ভিডিওটা আপলোড করলে হবে না যাদের দশ হাজার উপরে পেজ আছে তারা আমাকে কমেন্ট করবেন ভিডিওতে ভিডিও থেকে এই ভিডিওটা থেকে কীভাবে ইনকাম করতে পারবেন ভিডিও আপলোড করার পরে ইনকাম করার জন্য আলাদাভাবে আপনাকে একটা কাজ করতে হবে ওই ভিডিওতে যে এটার মাধ্যমে আপনি ওই ভিডিও থেকে ইনকাম আসবে তো যাদের যাদের দশ হাজারের উপরে পেজ আছে এবং রিয়েলভাবে লাইক আনছেন তারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য একটা পার্সোনালি ভিডিও নিয়ে আসবো পরে তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আপনাদেরকে আমি বিস্তারিত বলে দেবো ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের বোঝানোর জন্য আসলে এরকম লেট হয়েছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব আসসালামু আলাইকুম